আসসালামু আলাইকুম ইংরেজি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অনেকের কাছে তাই মনে হয় ইংরেজি হ্যাঁ শিখতে পারছি না অনেক কোর্স করছি এখানে যাচ্ছি অনেক কোচিং সেন্টারে যাচ্ছি তারপর শিখতে পারছি না কষ্ট ব্যাপার তাই না আচ্ছা আচ্ছা ইংরেজি কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি আমাদের কাছে অনেক কাছে ধারণা কিন্তু মনে হয়েছে যে এটা অনেক কঠিন ভাষা শেখা সম্ভব না না পাসবল ইম্পাসবল অ্যান্ড ইমপ্লসবল কিন্তু ইংরেজি কি এত কঠিন ভাষা আচ্ছা আপনার সামনে যদি সিঁড়ি থাকে লিফট থাকে তিরিশতলা ভবন আপনি নিশ্চয়ই লিফটে যাবেন হ্যাঁ সাই করে তিরিশতলা ইংরেজি ভাষাটা লিফটে যায় কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা সিঁড়িতে উঠি এই জন্যে অনেক কঠিন করে কথা বলি আমি সরাসরি মূল প্রসঙ্গে যাচ্ছি সেটা কি ধরেন আমি একটা এক্সাম্পল বলি বাংলা বলি বাংলা বলি বইগুলো তুমি ব্যাগের মধ্যে রেখে দাও হ্যাঁ এখন এটাকে ইংরেজি করতে গেলে সাধারণত আমরা চিন্তা করি মানে put put the books inside the bag আচ্ছা এরকম করে একটু কঠিন করে বলতে পারি আমরা তাই না আচ্ছা আপনি দেখলেন একজন ইংরেজ বলছেন যে bag the books please bag the books অর্থাৎ ব্যাগ মানে ব্যাগ ব্যাগের মধ্যে রেখে দেওয়া ব্যাগ তাই না দেখেন কত সহজ লিফটে চলে গেছেন সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে আপনি আপনি কোথায় চলে গিয়েছেন লিফট সিঁড়ি না সুন্দর ইংরেজি হ্যাঁ I pocketed the gun I pocketed the pen আমি বন্দুকটা অথবা কি কলমটা পকেটে রেখেছিলাম I kept the pen in my pocket এত জটিল করে বলার দরকার নাই আচ্ছা যদি বলেন সমস্যা নাই কিন্তু লিফট থাকতে সিঁড়ি কেন যদি সেটা চল্লিশতলা ভবন হয় আচ্ছা তো সহজে ইংরেজিটা শেখা যায় লোকটা মরতে মরতে শেষ পর্যন্ত মরে নাই হ্যাঁ the man die die die but finally not die দেখেন কত কঠিন Bangla the man die die die but finally not die এটা কি হবে নিশ্চয় হবে না হ্যাঁ দ্য ম্যান অলমোস্ট ডাই দেখেন কত কঠিন একটা বাংলা ইংরেজি কাছে সহজ হয়ে গেল তো ইংরেজি রয়্যাল বেঙ্গল টাইগার না ইংরেজি ইংরেজি হচ্ছে রয়্যাল বেঙ্গল ঠিকই আছে রয়্যাল বেঙ্গল ম্যাও হ্যাঁ টেকনিকটা জানতে হবে দ্য ম্যান অলমোস্ট ডয়েড ঠিক একইভাবে আপনি অলমোস্ট দিয়ে অনেক কথা বলতে পারেন একটা কাজ হতে যেও শেষ পর্যন্ত হয়নি I almost be beheld oh no sorry almost got married আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন একটি প্রজন্ম একটি বাংলাদেশ হ্যাঁ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে Boss Bangladesh online school we shape future for admission please call or S M S two zero one six two zero zero zero four two double zero I almost almost English ইংরেজি শিখতে শিখতে শেষ পর্যন্ত শেখা হয়নি অর্থাৎ একটা কাজ হতে যেও শেষ পর্যন্ত হয়নি দেখেন অনেক কঠিন কঠিন কথা ইংরেজি বলার পরে আপনার কাছে মনে হবে আরে এটা তো সহজ আমি তো পারতাম তাই না একটু চেষ্টা করলে হয় তো ইংরেজি ভীতি না এই ভীতি নীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাকে বুঝতে হবে ইংরেজি লিফটে চলে এবং সহজে বলা যায় শেষ কথা হচ্ছে যেটা নাউন সেটাই ভার্ব অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ ব্যাগ মানে ব্যাগ আবার কোনো কিছু ব্যাগের মধ্যে ভরে রাখাও bag Huh? Back the pen. Back the mobile phone. Yeah, I backed. I backed the, my phone. I backed my phone. আমি আমার ফোনটা ব্যাগের মধ্যে রেখেছিলাম I backed my phone I backed my phone I backed ED ED দিলে তো পাস্ট হয়ে যায় তাই না অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে I backed my phone I backed my phone right দেখেন কত সহজ আর ফাঁকেটেড দ্য ফোন পকেটে রেখেছিলাম হ্যাঁ এখন পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল তাই না আচ্ছা তাহলে আমরা অনেক সহজে ইংরেজি বলতে পারি যেটা নাউন সেটাই ভার্ব অধিক অধিকা অধিকাংশ ক্ষেত্রে যেটা নাউন সেটাই ভার্ব এই ভীতি নিশ্চয়ই এখন দূর হবে অনেক সহজে আমরা ইংরেজি বলতে পারবো এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে ইংরেজি ভাষাটা অনেক সহজ ভাষা হুম অনেক ধন্যবাদ থ্যাংক ইউ